জয় হিন্দ বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে তো আজকে আমরা বলতে চলেছি recommend to the post of constable head constable in Kolkata police দু এর প্রিলি পরীক্ষা তিরিশে অক্টোবর হতে চলেছে এই সংক্রান্ত একটা মেসেজ অফিসিয়াল নোটিশ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সকাল থেকে আমার কাছে প্রচুর পরিমাণে কল এসছে মেসেজ এসছে সেই নোটিশটা তোমরা অনেকেই সেন্ড করেছো দাদা দেখো তুমি বললে তিরিশে অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হবে না তিরিশে অক্টোবরই প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে কলকাতা পুলিশের নোটিশ ভাইরাল হয়েছে বিভিন্ন স্কুলে স্কুলে পাঠানো হয়েছে সেই মেসেজ নোটিশটা তুমি বললে যে তিরিশে অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হবে না তুমি ফেক তুমি আমাদেরকে সঠিক আপডেট দাও না ভুলভাল আপডেট দাও তাহলে তুমি আজ থেকে ইউটিউবে ভিডিও করো না তো সত্যি কি তোমাদের তিরিশে অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষাটা হতে চলেছে মেসেজ নোটিশে কি বলা হয়েছে না হয়েছে সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে বলবো এবং তোমাদের তিরিশে অক্টোবরই কি প্রিলিমিনারি পরীক্ষা হবে হাতে তাও তাহলে আর সময় নেই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে জানতে পেরে যাবে পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো তোমরা অনস্ক্রিন সেই মেসেজ নোটিশটা দেখতেই পাচ্ছ যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তোমরা অনেকেই আমাকে সেন্ড করেছো এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে ডেটটা দেখে নাও তেরো দশ দু বাইশ এই নোটিশটা পাঠানো হয়েছে সাবজেক্টটা দেখে নাও arrangement for conducting the preliminary written test বলেছে এখানে কিসের রিটেন টেস্ট সেটা আমরা জানি না তারপরে এখানে দেখাও বলেছে তোমাদের মেসেজ এখানে the West Bengal police recruitment board will conduct the preliminary written test তিরিশ দশ দু হাজার বাইশ Sunday for the post of constable head constable in Kolkata police তো এখানে কী বলেছে তোমাদের যে কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি রিটেন টেস্ট সেটা তোমাদের তিরিশ দশ দু হাজার বাইশ সানডেতে নেওয়া হবে তাহলে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা কবে হচ্ছে তিরিশে অক্টোবর তাই তো তিরিশে অক্টোবর আমি ফেক আপডেট দিয়েছিলাম তিরিশে অক্টোবর তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি এই নোটিশটা পুরোপুরিভাবে ফেক তিরিশে অক্টোবর কোনো মতেই তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না তিরিশে অক্টোবর তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না তোমাদের এখানে অনেক কিছু ভুল রয়েছে তোমরা যদি দেখো ঠিকঠাকভাবে অনেক কিছু কিন্তু এখানে ভুল রয়েছে তিরিশে অক্টোবর তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না এই মেসেজ নোটিশ যারা ভাইরাল করছে তারা কিন্তু খুব বড় ভুল করছে এই নোটিশটা পুরোপুরিভাবে ফেক তিরিশে অক্টোবর কোনো মতেই তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না বুঝলে তোমাদের তিরিশে অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না আমি আবারও জোর গলায় বলছি তোমাদের যে আপডেটটা আমরা দিয়েছি সেটা সম্পূর্ণভাবে সঠিক আপডেট ফেক আপডেট আমরা দিই না কারণ আজকে যদি আমরা ফেক আপডেট দিই আগামীকাল কিন্তু কেউ আমাদের ভিডিও দেখবে না তো সেই কারণে কিন্তু আমরা কোনোদিনও চাইবো না তোমাদের ক্ষতি হোক আর ক্ষতি করে আমরা কিন্তু কোনোদিনও লাভবান হব না আমরা সবসময় চাইবো তোমাদের সাহায্য করার যেটা আমরা করে এসছি অতীত থেকে আমরা তোমাদের সাহায্য করে এসছি এখনও করে যাব তোমাদেরকে বারবার করে বলছি তিরিশে অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হবে না তোমরা পড়াশোনাটা চালাও ঠিকঠাকভাবে তোমাদের ডিসেম্বর মাসে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশে অক্টোবর কোনো মতেই প্রিলিমিনারি পরীক্ষা হবে না পরীক্ষা হলে এতদিনে তোমাদের নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যেতে ঠিক আছে এতদিনে তোমরা কিন্তু পেয়ে যেতে তো তোমাদেরকে বলছি তিরিশে অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না আর এই নোটিশগুলো সম্পূর্ণভাবে ফেক ঠিক আছে বুঝতে পারলে তো এবার কিন্তু সেই সেইভাবে পড়াশোনা করো এটাই তোমাদেরকে বলবো তিরিশ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না আর আমরা সবসময় চাইবো তোমাদেরকে সঠিক আপডেট সঠিক তথ্য শেয়ার করার সবসময় কোনো দিনও ফেক আপডেট দেওয়ার চেষ্টা করি না আর করবো না তা আই হোপ তোমরা বুঝতে পেরেছো তো ঠিকঠাকভাবে পড়াশোনা করো যদি চ্যানেলে নতুন হওয়া অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সকলের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম